প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করি এক হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ বর্তমান কাল দ্বিতীয় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলতে থাকা বর্তমান কাল তৃতীয় হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে শেষ হয়েছে বর্তমান কাল চতুর্থ হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে সময় ধরে চলতে থাকা বর্তমান কাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হলো যেটা আমরা বলি সাধারণ বর্তমানকাল মানে সাধারণ বর্তমানকাল মানে বর্তমানে যে কাজগুলি হয়ে থাকে বা প্রতিনিয়ত বা রেগুলারি একেই সাধারণ বর্তমানকাল বলে এর ইতিবাচক গঠন হলো subject plus verb plus object oblique subject plus do does plus verb plus object একটি উদাহরণ হল রাম ভাত খায় রাম ইট রাইস বাক্যটিতে রাম হলো সাবজেক্ট ইট হলো ভার্ব রাইস হলো অবজেক্ট এরপর যাব আমরা নাবাচক বা নেতিবাচক এর গঠন হলো subject plus do does plus not plus verb plus object তো এর একটি উদাহরণ হলো রাম ভাত খায় না Ram does not eat rice Ram হলো এখানে সাবজেক্ট ইট হলো ভার্ব রাইস হলো অবজেক্ট তো এরপর যাব আমরা প্রশ্নবাচক প্রশ্নবাচকে এর গঠন হবে do does plus subject plus verb plus object এর একটি উদাহরণ হলো রাম ভাত খায় ডাস রাম ইট রাইস মনে রাখবে আই এবং বহু বচন এর ক্ষেত্রে ডু বসে এবং এক বচন এর ক্ষেত্রে ডাস হয় এরপর যাব আমরা না প্রশ্নবাচক নাউন এর গঠন হলো do does not plus subject plus verb plus object এর একটি উদাহরণ হলো রাম কি বই পড়ে না does not Ram read book এখানে রাম সাবজেক্ট রিড ভার বুক হলো অবজেক্ট এরপর যাব আমরা না প্রশ্নবাচক প্রোনাউন এর গঠন হলো do does plus subject plus not plus verb plus object এর একটি উদাহরণ হলো তোমরা কি ক্রিকেট খেলো না do you not play cricket তোমাদের কিছু হোমওয়ার্ক থাকলো যা নেক্সট ভিডিওতে সলভ করে দেওয়া হবে